আকো আমার মূল কথা তো আমি অনেক দূর হয়ে যাইরাম আমি এক লম্বার পয়েন্টও যাইতাম যাইরাম একগুলো মানুষে মায়ের খাইছেন এরা হইলা দুনিয়ার সর্বদিক তনে শ্রেষ্ঠ মানুষ মাতকা সাহ এরা হইলা দুনিয়ার সব দিক তনে শ্রেষ্ঠ মানুষ আর যেগুলো মারছেন জানি না আপনারা আমার লগে একমত হইবা কিনা যারা নবীর আওলাদরে মারছে আমি মনে করি দুনিয়ার মাঝে সবচেয়ে হতবাগা সবচেয়ে নিকৃষ্ট মানুষ আপনারা তা করেন ঠিক না ঠিক না দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ বাংলাদেশের পাশাপাশি দেশ হইল ইন্ডিয়া ইন্ডিয়াত বাংলাদেশের একটা ইতিহাস আছে আপনারা ইতিহাস নিশ্চয় জানেন নবাব সিরাজুদ্দৌলা বাংলার স্বাধীন সর্বশেষ নবাব জৈন আসলাম নবাব সিরাজুদ্দৌলা এই সিরাজুদ্দৌলার লগে যে ব্যক্তিয়ে ঘাতকতা করিয়া ইংরেজের লগে হাত মিলাইয়া রাষ্ট্র ক্ষমতার লুবে দালালি করিয়া বেইমানি করিয়া গাদ্দারি করিয়া যে ব্যক্তির কারণে নবাব সাহর পতন ঘটছিল সিরাজউদ্দৌলার পতন হয়েছিল সত্যি করে কোকা যায়নি ব্যক্তির নামটা কিতা মীর জাফর আলী খান মাতুকা মীর জাফর আলী একদিকে বেটা মীর বংশ অন্যদিকে খান এর মাঝে জাফর আলী কত সুনামদন্য একটা নাম নাই নামটা বলা না খারাপ খুব সুন্দর নাম এবং বালা নাম জাফর রদিয়াল্লাহ তালা নবীজির জলিলুল কদর সাহাবি সুহান তাইলে নাম তো বালা মাথুর না নাম তো বালা কিন্তু সত্যি করে কথা যায় সিরাজউদ্দৌলার ই ঘটনা ই ঘটনা বাড়ার পরে ই ঘটনা ঘটানির পরে ইংরেজের লগে হাত মিলাইয়া নবাব সাহেবের লগে গাদ্দারি করার পর তলে নবাব সিরাজুদ্দৌলারে ধ্বংস করার পিছনে মীর জাফরে যে অবদান রাখছিল এর বাতনে মীর জাফর এই শব্দটা ই নামটা দুনিয়ার জমিনের নাম হিসাবে ব্যবহার হয় নাম হিসাবে ব্যবহার হয় না গাইল হিসাবে মাতুকা খুব স্বাভাবিক গাইল হিসাবে না জি না মানুষের জানোর উপরে যখন বেশি লাগে তিত্তা ইয়া তেখতা ইয়া উঠিয়া হয় দূর মিট জাবরর খেনে বলে সামান্য একজন নবাবর লগে গাদ্দারি করিয়া ই মানুষটা আজকে পৃথিবীর চিহ্নিত একটা গাই লই গেছে ঠিক না নিবা চাও মির্জাফর মানুষে আজ পর্যন্ত মানুষে বালা চৌকে দেখে না বাংলার এক স্বাধীন নবাবরে ই দেশ তো নে ত্যাগ করাইছে ইংরেজরা তো দেশ তুলিয়া দিছে আর গেছে দেশ বড় না সত্যিকার অর্থে ইমান বড় জুড়ে কই তৈব দেশ বড় না ইমান বড় একজন মুমিন মুসলমানের গেছে ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাচ্চা জগতের সমস্ত সম্পত্তি একদিকে আর তার ইমান একদিকে সত্যিকার অর্থে ইমান বড় না বড় নাই মাতকা ইমান বড় না নি এক দেশের লগে গাদ্দারি করার কারণে এক রাজার লগে গাদ্দারি করার কারণে যদি সত্যিকার অর্থে মীর জাফর গৃহীত হইতে পারল ইতিহাসের নেক্ষারজনক অধ্যায় রচনা করা হইতে পারল সত্যি করে কক্ষা যাই যে মানুষটা আমার ইমানের উপরে হাত দিছে যে মানুষটার কারণে ইসলাম রাই জমিন চিরাতরে ধ্বংস করার পায়তারা করা যে মানুষটা খান্দালে রসুলের উপরে চুরি চালাইছে যারা শরীরের মাঝে একশো চৌচল্লিশটা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানোর শরীরের মাঝে একশো চৌচল্লিশটা থিরর আঘাত যে মানুষটা পুত পবিত্র শরীরের মাঝে খুদ রসুলের পাক সাল্লাহামে চুমা খাইছে হায় হায় আমার ভাই এখন বন্ধু এখন কারবালার ঘটনা দেখো কম এই কারবালার ঘটনা দিয়া শেষ নাই কারবালার ঘটনার বাদে মক্কা মদিনা শরীফ এর চেয়ে অনেক বড় আরো কারবালা হল গঠিয়া গেছে দুঃখর বিষয় আমরা অনেক ভাই এনতে পড়তে চাই মক্কা মদিনাত কারবালার ময়দান আরো কঠিন দিন হল গেছেন এই এজিদের নেতৃত্বে এজিদ বাহিনী মক্কা শরীফ খানে কাবার সরাসরি আল্লাহর গড়র গিলাফর মাঝে আগুন লাগাইয়া আল্লাহর গড় ধ্বংস করতে চাইছি মক্কার বাদে যখন আগ মদিনাত মদিনার মানুষ সকল নবীর মহব্বতে এমন ভাবে তারা খাড়া হইলা যে কারবালার ঘটনার প্রতিশোধ তারা লইতে চায় যখন এই খবরটা বাই দিবাই এজিদর সিংহাসন গিয়া পৌঁছিল এজিদর খান গিয়া পৌঁছিল পৌঁছার বাদে ষাট হাজার শূন্য ফাটাইয়া ষাট হাজার শূন্য ফাটাইয়া খুদ মদিনা শরীফর হেরেমর ভিতরে ভাবে আক্রমণ করাইল নাউজুবিল্লাহ মদিনার মসজিদর ভিতরে মানুষের টুকরা টুকরা হইল মদিনার মসজিদের ভিতরে তিন দিন পর্যন্ত আদান কামত বন্ধ রাখা হইল মদিনার পবিত্র মহিলা অকলর ইজ্জত লুণ্ঠন করা হইল এমনকি নবীজির জলিলুল কদর এক হাজার সাহাবির হত্যা করা হইল রৌজা শরীফর কিনারাত নবীজির রৌজা শরীফর কিনারাত এজিদ বাহিনী গুড়া বান্ধিয়া থইল এমনকি গুড়ার পেশাব পায়খানা নবীজির রোজা শরীফ পর্যন্ত গিয়া গোড়াইল এত কঠিন দিন মদিনাত গেছে রে ভাই কারবালার ঘটনার বাদে মদিনা তার বড় কারবাল হয়েছিল হজরতের সাইয়েদ ইবনে মুসাইব আল্লাহ তাআলালু নবীজির একজন জলিলুল কদর সাহাবি তখন তার বয়স প্রায় একশত তিন বছর গেছিল বৃদ্ধ হয়ে গেছিলা তাই যখন এজিদ বাহিনী মদিনাত আক্রমণ করি লাগিব এর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি এজিদর সিংহাসন আসলাম যখন শুনলাম তারা নবীর আউলাদুল লোকে দুর্ব্যবহার করিয়া মদিনাত আক্রমণ করি লাগিব তখন আমি এজিদ বাহিনীর গেস্তনে বাদ দিয়া নিজের এলাকাত মদিনাত ফিরিয়াই হইলাম হজরতে দিবলে মুসাইবে ফরমাইল হে জগতের মানুষ তিন দিন পর্যন্ত নবীজির মসজিদ আজান নাই আকামত নাই নমাজের জামাত নাই তিন দিন পর্যন্ত মানুষকে হত্যা করা হয়েছে নবীজির মসজিদের ভিতরে গুড়া দৌড়াইছে এই তিন দিনের ভিতরে আমারও তারা হত্যা করতে পারত কিন্তু আমি একটা অভিনয় করছি আমি একটা বুদ্ধি পলিসি অ্যাপ্লাই করছি যখনই কোনো এজিদ বাহিনী আমারে এজিদের শূন্য যখন আমারে জিকাইছে আমি খে তখন আমি পাগলর বেশ ধরিয়া উল্টা পাল্টা কথাবার্তা হল হয়েছি আমারে পাগল বুঝে আমি প্রকাশ করতে চাইছি আমি পাগল মনে করিয়া তারা আমার উপরে আক্রমণ করছে না ইচ্ছা করিয়া আমি পাগল সাজিয়েছি সদার খসাও

تو خونا می سعید ابن موسیم نو بیجی روزار کی لارت چایتا ہو روزار شریفر کی لارت گیا منی رائی بوئی تا او شو چپکو مزیا روزار تو رو دیگے نظر خورتا ہم خود در خسوم امی روزار شریف تو نے ازان قامو تنیا بنماز بورتا দেখল বন্ধু এই খারবালায় আমরা রে কিতা শিক্ষা দিয়া যায় আমি কেন যাইরাম আমার মূল কথা খান্তলে আমি একটু আইতাম চাইরাম আপনারা সত্যি করি আমার একটা জবাব দিতে একগুরো মানুষ মায়ের খাইছই না আর একগুরো মানুষে মারছই যে মানুষগুলা মায়ের খাইছই আপনারার দৃষ্টিতে এই মানুষগুলার মান মর্যাদার লগে দুনিয়ার কোনো মানুষের তুলনা চলে আল্লাহ আস্তে হাত তুলিয়া দেখাও এরার কোনো তুলনা চলে কিয়ামত পর্যন্ত এরার সম্মানী কোনো মানুষ আইবনি মাতকা এরার ইজ্জতর সমান কোনো মানুষ আইবনি আর যারা মারছেন আমি গুণাগারে কইলাম যে এরার মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ার জমিন আর নাই এখন যদি কোনো বাইয়ে তান শোক উঠে ও মির্জাফর আল্লাহ খান জেলা মির্জাফরের দেশ দিছিল আর ইগুইনতে আমরা ইমান দিছে অতই না ইগুনতে আমরা ইমান ধ্বংস করলার লাগে ময়দানে কারবালা হত্যাকাণ্ড গোটাইছে ওলা নাই বা বিচার কলিছে সুতরাং এখন আপনি বিচার করার দরকার দেশল লাগে যদি হি গাদ্দাররে গাইল দিতাম তো এজিদ নামক যে ব্যক্তির হুকুমে কারবালাত এই হত্যাকাণ্ড ঘটছি এই এজিদরে আমরা বন্ধু হিসাবে দেখি না সত্যিকার অর্থে আমরা ইমানের এক দুশ্মন হিসাবে দেখি মাতকা কোনটা আমি কইতাম না আপনি গালি আইতা আমার অত শোক নাই তবে মনে রাখেন জানো আল্লাহ রসুলে বরমাইছেন আমার হাসান হুসাইনরে যারা মহব্বত করব। এরা আমি নবীরে মহব্বত করল আর নবীরে যারা মহব্বত করলো এরা আল্লাহরে মহব্বত করলো আর আল্লাহরে যারা মহব্বত করলো এরা ঠিকানা দুজখনা বেস্ত নবীজে বরমাইছেন এরার লগে দুশ্মনী রাখবো আমি নবীর লগে দুশ্মনী নবীর লগে তার দুশ্মনী আল্লাহর লগে দুশ্মনী আল্লাহর লগে দুশ্মনী করছিল নমরুদে আল্লাহর লগে দুশ্মনী করছিল ফেরাউনে আল্লাহর লগে দুশ্মনী করছিল কারুনে মোটামুটি লাভ হয়েছে তো না তো না থেকে ফেরাউনের লাভ হয়েছে তো কারুনের লাভ হয়েছে নমরুদের লাভ হয়েছে এখন আল্লাহর লগে দুশ্মনী করছেন যেগুনতে কারবালাস নবীরা আল্লাহ হত্যা করছেন আগুন তো লাভ হইব তো মাত্তা নাই লাভ হইব তো লাভ কত কান হয়েছে হ মুখতার সাহাফিয়ে দুনিয়ায় তাহতে দেখাইয়া দিলিস মাতই না কোরআন শরীফ একটা আয়াত আছে ইন্নাল্লাযীনা ইউযুন আল্লাহ রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যে গুনতে আল্লাহ এবং আল্লাহর রসুলরে কষ্ট দিব ইগুন্তর লাগি দুনিয়া এবং আখেরাতে আল্লাহর ভক্তনে লালত এখন আপনারা হকা কারবালাত নবীরে আউলাদরে মারিয়া নবীরে কষ্ট দিছে না নবীরে খুশি করছে আল্লাহ আস্তে জুড়ে মারতে হইব কষ্ট হচ্ছে না খুশি করছে আমরা দেশের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী আইস্তনে পঞ্চাশ বছর আগে তান বাবা সহ তান পরিবারের মানুষদের যারা হত্যা করছে সত্যি করে হকা আল্লাহর বান্দির মন কষ্ট গতিকে আইজ পঞ্চাশ বছর বাদেও ইকটার বিচার চাইরা ইন্না চাইরা না মাতকা মনের কষ্টই নি না কষ্টই নাই নবীরা ওলা দখল আইস্তনে দেড় হাজার বছর আগে কারবালার টুকরা টুকরা ইয়া শহীদ হয়েছেন এরার লাগি হাসা করি কোকা আমরা নবীর সাধারণ উম্মত হিসাবে আদনাতনে আদনা উম্মত হিসাবে আমরা নবীর ইজ্জতে নবীর কারণে এরার লাগি আমরা মন কষ্ট লাগে না লাগে দয়া কৰি দূরে মাত্র লাগে না লাগে না এলাকাটা অন্যায় নেই মাত্তানা ইলাকাটা অন্যায় নি জি না ইলাকাটা হইলে আমার ইমানর দাবি ঠিক না ঠিক না ইলাকাটা হইলে আমার ইমানর এরার লাগি মহব্বত লাগাতে হইলে আমার ইমানর দাবি ইমান আমার ভাই হল বন্ধু হল হজরতে যাইদিন আবু করে ফরমাইন যারা নবীরা ওলাদরে মহব্বত করলো এরা ইমানদার আর যারা নবীরা ওলাদর লগে দুশ্মনী করলো এরা মুনাফিক এখন আপনারা বিচার কাক কোন দলে যাইতা চাই ইমানদারের দলে যাইতা চাই না মুনাফিকের দলে যাইতা চাই আমার কথা বেজার হয়ে আমি বাঁচাব আমি আপনারা বিবেক চালিয়া আমি আগে কইছি রায় আপনারা দিবা হজরতে চাইদিনা আবু বকর খেয়ে আপনারা বালা জানেন নবীজিয়ে ফরমাইন পয়গাম্বর ব্যতীত আদম আলাইসাল্লাম তনে শুরু করিয়া কেয়ামত পর্যন্ত যত ইমানদার হল দুনিয়ায় দেইবা সব রে ফাল্লাত তুলো আর আমার আবু বকর রে ফাল্লাত তুলিয়া ওজন দেব এরার মর্যাদার একবার দি আর আবু বকরের মর্যাদা একবার দি আমি নবিয়া কইলাম আমার আবু বকরের ইমানের মর্যাদা বেশি ও আবু বকরে কইরা নবীর আউলাদরে মহব্বত করইল ইমানদার ফুরিস দূরে কইতা নাই সুহান আপনারা বেজার না জানো আমি দুঃখিত আমি কারবালার ঘটনার যাইরাম না মূল প্রেক্ষাপটে যাইরাম না আমি শুধুমাত্র ঔ কথা আনাইন বুঝাইয়া আমি শেষ করার চেষ্টা করি যে যে মানুষগুলার লাগে আজকে আমরা এনে বইছি যে মানুষকে মহব্বত দেখাই আমরা এনে বইছি এই মহব্বত দেখালিতে আমার লাগে কতটুকু যুক্তিযুক্ত কতকান দরকারি আমরা লাগে মাতন্যা সাহ হল ওলা নাইন বিষয়টা আল্লামা শফি কারবি রহমতুল্লাহ আলাই তান কিতাব আনছেন এমনকি দুনিয়ার অধিকাংশ চিরতর কিতাব এই ঘটনাটাও আছে হজরতে উমর আল্লাহ তালানু যখন ইসলাম জগতের খলিফা আসলাম খলিফা থাকা অবস্থায় তান ছেলে আবদুল্লার লগে তান ছেলে আবদুল্লার লগে হজরতে সাইদিনা হুসাইন রাদি আল্লাহ তালুর যে খেলাধুলার প্রাক্কালে এক পর্যায়ে দরবার করিয়া দয়া বাচ্চায় মায়ের করিয়া বা কথা কাটাকাটি করিয়া এই বাচ্চাইনতে এক পর্যায়ে হজরতে ইমাম হুসাইনে যে গালিটা দিসলাম আপনারা জানেন আমি শুধু মনে করি দিতাম সেই গাইল দিসলাম গাইলটা আছিল গুলামর গরর গুলাম বা গুলামর বাচ্চা গুলাম এই সময় কিন্তু হজরতে উমর ইলা ইসলাম জগত খলিফা ই জেসা বেসা রাষ্ট্র খলিফা নাই বাংলাদেশ লাগালি মাত্র কয়েক হাজার বর্গ কিলোমিটার খলিফা নাই ভাইসাব ইলা নাই একত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার খলিফা অর্ধেক পৃথিবীর বাচ্চা সুবাহ আল্লাহ ও ব্যক্তি হইল হজরত ও ব্যক্তির ফুয়ারে গাইল দিছই গুলামর বাচ্চা গুলাম বিচার বাবার গেছে গিয়া ফুয়া বিচার দেন বাবা উঠিয়া কইল কথায় বিশ্বাস করি না দলিল আনতে বললে লেখা আনতে বলে কিতা কইন বলে হুসাইন রে গিয়া কইন যে হুসাইন একটু আগে যে গাইল দিছলা এখান লেখিয়া ইতা পারবানি লেখিয়া আমার লাগান বেটা হইলে ডরাইয়া কইল নে দূর বেটা আমি কিতা গালিয়াইছি মিছা মাতস কিন্তু লগালগ কথা বদলাইল নে মাতই না হজরতে ইমাম হুসাইনে উঠিয়া কইন গালিয়াইছি যেখান ইকান লেখিয়াও দিতাম পারো লেখিয়া দিলাইছ গুলামের ঘরের গুলাম বা গুলামর বাচ্চা গুলাম নিচে লেখা ইমাম হুসাইন সুবাহ আল্লাহ কাগজ লিয়া গেছেন কি বাফর গেছে এখন মনের মাঝে আরো শক্তি মুখে বিশ্বাস করছে না এখন লেখিয়া আনছে বিশ্বাস কাগজ আত লইয়া হজরত উমর রাদি আল্লাহ তালানি চকুর বানিছে খান্দ হজরতে আবদুল্লাহ কইন আব্বা বুঝলাম না বিচার করতে খান্দ কি হজরতে উমরে বাচ্চার আত ধরিয়া কইন রে ভূত জীবনে কিচ্ছু চাইছি না একটা অনুরোধ আজকে তোমার কাছে চাইম বাবা বাবা কিতা এই জমিন তো চিরস্থায়ী না এই জমিন তো ক্ষণস্থায়ী মরতে তো ইবই একদিন আমি উমর একদিন মারা যাইম বাবা আমার একটা অসিয়ত তোমার প্রতি আমি বাবা হিসাবে যেদিন ইন্তেকাল করিলাইম ও কাগজর টুকরা খান তোমার দায়িত্বে আমার বিত্রে বুকুর মাঝে ওখান তা তুমি বড় করি এখন সুবাহান আমার লাহান বেটাইলে কইল নে সিরিক কইল না না তাদিস দিলে কয় সিরিক কিতা দিলে সিরিক আমি কই ওই কেন আরো বড় সিরিক হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই না বা বুঝলাম না কিতা বিষয় বিচার করবা উল্টা দেখা যায় কাগজ খানল লাগি আর নসিহত করো হজরতে উমরে উঠিয়া কইন দে আমার কলিজার টুকরা ইসলাম জগতের খলিফা হইতাম বাড়ি অর্ধেক পৃথিবীর মানুষের দর বাদশাহ হইতাম ভারি ইসলামের দ্বিতীয় খলিফা হইবার সুযোগ আমার আল্লাহ দিত পারে কিন্তু আমি নিজেও জানি না কবর যাওয়ার বাদে আমার লাগি কোন অবস্থা অপেক্ষা করের রে আমার কলিজার টুকরা বাচ্চা কবরের জগতে যাওয়ার বাদে প্রত্যেকটা মানুষের কবরের মাটিয়ে চাপ দিব মানুষের বুকুর আড্ডি পিঠে দিয়া মারইব পিঠির আড্ডি বুকে দিয়া মারইব আমার কলিজার টুকরা বাচ্চা যখন আমি উমরের কবরের রাখইব আল্লাহ না করক যদি আমি কোনো কারণে কবর আলোর জবাব দিতে না পারি অথবা যুক্ত কোনো কারণে যদি আমার ভাসবার সুযোগ না হয় আমার যদি কোনো সুযোগ না থাকে তখন আমি এই একজোর টুকরা খান বার করমু আর ফিরিস্তকলরে কথা কইমু ও ফিরিস্তকল তুমি তাই খার হিসাব লইতে আইসো তুমি তাই খারে আইসকে আঁকতাইতে আইছো আমার গেছে সার্টিফিকেট আমি লইয়া আইসি এই দেখো যার আতর লেখা ইন দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই ইন খানদানের রসুল আউলাদের রসুল সুলতান মদিনা হজরত রসুল পাক ইসলামের কলিজার টুকরা যে ব্যক্তিরে দয়াল নবী যে দুনিয়ায় থাকতে জান্নাতর সর্দার বানাই লিছেন ইমাম হুসাইনর কাগজর লেখা আমি ইমাম হুসাইনর গুলামর গুলাম ও ফিরিস্তা কল ইমাম হুসাইনর গুলাম তথা নবীর গুলাম আর নবীর গুলামর বুঝিলার বার বিচার করা লাগে হিসাব নেওয়া লাগে রে আমার কলিজার টুকরা বাচ্চা আমার বিশ্বাস এই হাকজর বিনিময়ে আল্লাহ আমার কবর আজাব তুমি মুক্তি দিলেই বা এখন বুঝিয়া থাকলে জবাব দেখা ইমাম হুসাইন রে মোহব্বত দেখাইছ নাইরার লোকে দুশ্মনী রাখছেন দূরে কইতেইব কোনটা আমার ভাই অকল বন্ধু এখন ঔষাত লাগছিলাম যদি আমার এই বিষয়টারে সত্যিকার অর্থে আমি আজকে সিদ্ধান্ত নেই আমি যদি আমার নিজের লাগি একটা রায় লইয়া যাই তাইলে আমি হিসাব করতাম এবং আইস্তনে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে খানদানে রসুল আউলাদের রসুল অকল কারবালাত মাত্র কয়েকজন মানুষ মাত্র পঁচাশি বা ছিয়াশি বিরাশি জন মানুষ এর মাঝে অধিকাংশ মহিলার শিশু বাচ্চাই নকল মাত্র বাহাত্তর জন মানুষ তাও ছোট্ট নয় বছরের শিশু লইয়া তরোয়াল চারাইবার জুকা মানুষ এর মাঝে না আছে গুড়া না আছে তরোয়াল না আছে কোনো জ্যোতির খান